কক্সবাজারের হোস্ট কমিউনিটি ও রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরতদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানকে উন্নীত করার লক্ষ্যে স্টেক হোল্ডারদের অংশগ্রহণে এক কর্মশালার আয়োজন করেছে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি মঙ্গলবার বিকেলে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সম্প্রদায়ের নিরাপত্তা শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায় বিচার ব্যবস্থাপনা বৃদ্ধি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তিনি বলেন সরকার সবসময় প্রত্যাবাসনের পক্ষে এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সবসময় সম্পর্ক জোরদার রাখা হচ্ছে সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি শামীমা বেগম এপিবিএন এর হেডকোয়ার্টারের ডিআইজি অপারেশন মোহাম্মদ মাহবুব আলম অতিরিক্ত DIG Firoz Ahmed Mujahid Khan tourist police super Zillur Rahman police super Mohammad Mahfuzul Islam UNDP প্রতিনিধি রোবার্ট স্টোলম্যান কর্মশালায় পদস্থ সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি community policing forum union legal aid committee সহ সংশ্লিষ্টরা অংশ নেয়